হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে এমন একটি আমল শেখাবো যে আমল করলে তোমার জীবনেও পরিবর্তন আসবে হ্যাঁ দর্শক আর কথা না বাড়িয়ে চলো সরাসরি মূল ভিডিওতে চলে যাওয়া যাক হাই আমার কপাল আমার বড় ছেলেটার পুলিশ ধরে নিয়ে গেল আমার ছোট ছেলেটা তো নষ্ট হয়ে গেল আমার বড় মেয়েটাও স্বামী বাড়ি থেকে চলে এলো সংসারে অভাব অনটন মানুষে অনেক টাকা ঋণ পায় এখন কি করি আমার কোনো উপায় নাই আমার কোনো উপায় নাই আল্লাহ আমার একটা উপায় কইরা দাও আমি এখন কি করব আমার তো কোনো রাস্তাই পাই না এখন যে কি করি আরে ওইটা আমাদের শফিক ভাই না ওই শফিক ভাই ওইখানে পয়সা কি চিন্তা করতেছেন আর বইল না ভাই আমি অনেক টেনশনে আছি আমার অনেক বিপদ জানি না এখন আমি কি করব আরে শফিক ভাই শান্ত হন শান্ত হন কান্না করেন না কি হয়েছে আমার খুইলা কন্ত দেখি আমি সমাধান করবার পারি কিনা ভাই আমি অনেক বিপদে আছি আমার অনেক টাকার ঋণ হয়ে গেছে আমার বড় ছেলেটাও তো থানায় আছে আমার বড় মেয়েটা তার স্বামীর বাড়ি থেকে চলে এসেছে আমার আমার ছোট ছেলেটাও খারাপ ছেলেদের সাথে মিশে গে খারাপ হয়ে গেছে এখন আমাকে মারতে পর্যন্ত আসে এখন আমার উপায় কি বলো আমি দুঃখ কার কাছে বলবো আরে শফিক ভাই ভাঙ্গে পড়েন না ধৈর্য ধরেন আল্লাহ তো আছেন আজকে আমি আপনার এমন একটা আমলের কথা বলবো যেটা করলে আপনার সব বিপদ আপদ আল্লাহ দূর করে দিব ভাই বলো আমাকে কি সে আমল কি করলে আমার সব বিপদ দূর হয়ে যাবে কি করলে আমার ঋণ আল্লাহ মাফ করে দেবে আমার ছেলে ভালো বানিয়ে দেবে বলো আমায় শোনো তাহলে চল্লিশ দিন নামাজের পরে তসবি হাতে নিয়ে এক শতবার দরুদ শরীফ পড়বে আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ তবারিক ওয়াসাল্লিম

আল্লাহ রাব্বুল আলমিন তোমার সব দোয়া কবুল করে নেবেন এইভাবে চল্লিশ দিন করলে অবশ্যই তোমার সব বালা মুসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাই নাকি ভাই তাহলে আমি আজকে থেকে কি আমল করা শুরু করব ইনশাল্লাহ আমি চল্লিশ দিনই আমল করব তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভাই আল্লাহ তোমার সব দুঃখ দূর করে সুখ দান করুক আমার ভাই আমিন হ্যালো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ইসলামিক ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন এবং এর মধ্যে যে আমলটা শেখানো হয়েছে সেটা অবশ্যই হাদিসসম্মত